পাক মুসা আল ইসলামের সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাপাক বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো চিন্তা করতে পারেন ও এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা ফাস্তামি আলিমা ইউহা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই বুধনি আমার ইবাদত করো ও আকিমি সলাত আলী দিক্রি আমার স্মরণের জন্য সলাৎ কায়েম করো নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজা কুল্লু নাফসিন বিমা তাসআ যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায় فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فترضى যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে রাখতে না পারে আল্লাহ পাক এই